আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের দাওয়াত ভিডিও এডিটিং কোর্সের মোটামুটি শেষের দিকে তো আজকে আমরা কিছু ফিনিশিং টাস্ক দেখব এবং পাশাপাশি আজকের ক্লাস যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ল থার্ড মেকিং করবেন আজকে আমি হচ্ছে লোয়ার থার্ড বলতে যারা যেটা বোঝেন না যারা তাদেরকে একটু দেখিয়ে দিই লোয়ার থার্ড ব্যাপারটা হচ্ছে এরকম এটা মনে হয় একটা লোয়ার থার্ড ছিল কিনা আমি দেখছি আচ্ছা না এটা না আমরা একটা নিউ প্রজেক্টে যাই বরঞ্চ ভিডিও থেকে আমাদের এই যে ভিডিও ফুটেজটা নিতে পারবেন এখানে দেখেন যে এটা একটা লোয়ার থার্ড মানে যেটা নিচ নিচ থেকে এমন আসে আবার চলে যায় এটাকে লোয়ার থার্ড বলে লোয়ার থার্ডের মধ্যে অনেক রকম হতে পারে সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যেমন এটা একটা যে ফেসবুক আর একটা হতে পারে ইউটিউব কেন্দ্রিক সাবস্ক্রাইব করুন এরকম টাইপের হতে পারে তারপর হতে পারে স্পিকার তারপর আপনার যে কোনো টেক্সট হতে পারে বা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে হলে এই নাম্বারে যোগাযোগ করুন এইরকম আর কি তো এটা এরকম কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে মোটামুটি আজকে আমরা এরকমই একটা কনসেপ্ট তৈরি করার চেষ্টা করব তো তার জন্য আমরা যেটা করবো প্রথমে একটা ফেসবুকের লোগো লাগবে আমার আমি প্রথমে গুগলে যাচ্ছি তো সেখান থেকে আমি হচ্ছে সার্চ করছি ফেসবুক লোগো পিএনজি ওকে আচ্ছা আমি এই ইমেজটাই ডাউনলোড করে নিচ্ছি তারপর আমি হচ্ছে পিক্সেল ল্যাবে আসলাম এটা জাস্ট ওপেন করে এটাকে আমি সেভ করে নিব। আমার আরো কিছু কিছু এলিমেন্ট প্রয়োজন হবে যেটা হচ্ছে এরকম হতে পারে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা অনুযায়ী কিন্তু আমরা এটাকে একটা সাজিয়ে নিচ্ছি হ্যাঁ আমরা যেহেতু দাওয়াতুল হিকমা এই কথাটা লিখব এই জন্য আমার শেপটা কতটুকু প্রয়োজন আমি মোটামুটি মেজার করে নিলাম যাতে করে শেপটা খুব বেশি বড় না হয়ে যায় তবে এখন লেখাটাকে ডিলিট করে জাস্ট শেপটাকে একটা পিএনজি আকারে ডাউনলোড করে এক্সপোর্ট করে নিব এখান থেকে এক্সপোর্টে গেলাম আচ্ছা এবার আমরা ইনশর্টে চলে আসছি আমরা টোটাল গ্রিন স্ক্রিনে কাজ করব যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করতে হবে তো আমি একেবারে ফার্স্ট ফ্রেমে যেখানে কোনো কিছুই নেই আমি এখানটাতে একটা স্ন্যাপশট নিব স্ন্যাপশট আমি এখানে ফ্রিজ নামে একটা অপশন আছে ফ্রিজটাতে ট্যাপ করলাম তো এখন দেখেন আমার কিন্তু এইটুকু একটা আলাদা একটা সিকোয়েন্স হয়ে গিয়েছে এটা আমি বাকিটুকু ডিলিট করে দিচ্ছি এইটুকুই মূলত আমার দরকার হবে এটা একটু এক্সটেন্ড করে নিলাম আমি যতটুকু আমার প্রয়োজন সাত সেকেন্ড পাঁচ থেকে সাত আট সেকেন্ড হয় একটা লোয়ার থার্ড এভারেজ পাঁচ পাঁচ সেকেন্ড হয় তো আমরা এটা ছয় সেকেন্ডের একটা সিকোয়েন্স রাখছি আচ্ছা তো এখন আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা প্রথমে পিআইপিতে যাব তারপর ফটোতে গিয়ে আমাদের যে ফেসবুকের আইকনটা ছিল সেটাকে ইম্পোর্ট করে নিলাম আচ্ছা তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এর উপরে আরো একটা পিআইপি দিব সেটা হচ্ছে আমাদের শেপসটা আচ্ছা আমি ফেসবুকের শেপসটাকে উপরে দিলাম। আর আমাদের যে রেকট্যাঙ্গেল যে শেপটা তৈরি করে এনেছিলাম সেটাকে একটু নিচের দিকে দিয়ে দিলাম যাতে করে এর কর্নারটা দেখা না যায়। এখন দেখছেন যে কিন্তু কর্নারটা দেখা যাচ্ছে না। তো এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে অ্যানিমেশন দেয়া। প্রথমে আমরা ফেসবুক লোগোটার একটা অ্যানিমেশন দিব। তো আমরা ইনের যে অ্যানিমেশন দিব সেটা হচ্ছে এরকম একটা অ্যানিমেশন এবং এটা খুবই ফাস্ট হবে মোটামুটি এক সেকেন্ডের মতো হতে পারে আচ্ছা এক সেকেন্ড না একটু হ্যাঁ এটা ঠিক আছে আউট হবে কিভাবে স্লাইডার লেফট হ্যাঁ এটা ঠিক আছে তবে এর অ্যানিমেশনটা ঠিকঠাক করে দিলাম এখন আমাদের যে নিচে রেক্টাঙ্গেল সে যে শেপটা ছিল সেই শেপটার কাজ করতে হবে এখন দেখেন আমাদের এই যে ফেসবুক এটা ভিজিবল হচ্ছে কোথা থেকে ঠিক এই এখানটাতে এসে কিন্তু এটা ভিজিবল হচ্ছে তবে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং ঠিক এখানটাতে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো একেবারে শুরুতে এখানে অপাসিটি দিব দিব হচ্ছে একেবারে জিরো এবং এই কিপ সাহেবের এখানে হান্ড্রেড পার্সেন্ট থাকবে অর্থাৎ অ্যানিমেশনটা এখন এরকম হলো এখন আমরা এটাতে একটা অ্যানিমেশন অ্যাড করব এর অ্যানিমেশনটা হবে হচ্ছে স্লাইডার লেফট আমরা দিব এবং আউটটাও হবে হচ্ছে স্লাইডার লেফট কিন্তু এটা একটু ফাস্ট হবে এবং এটাও আরো ফাস্ট হবে টু সেকেন্ড থ্রি সেকেন্ড এরকম পয়েন্ট আচ্ছা এখন দেখেন আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে আমরা এটারে ধরে আচ্ছা এখন দেখেন নিমেশনটা কেমন হলো আমি keyframe-টাকে একটু সরিয়ে দিচ্ছি যাতে করে এই যে পাশ থেকে আসছে এটা যাতে বোঝা না যায়। তো আমি কি ফ্রেম এখানে আরো একটা add করব। এইখানটাতে দিলাম কি টা আচ্ছা এখন দেখি কেমন হলো আচ্ছা এখন দেখেন এখন কিন্তু এটা খুব বেশি বোঝা যাবে না যেটা বাম থেকে আসছে হ্যাঁ ঠিক এখানে আমাদের কয়েকটা কি ফ্রেম অ্যাড করতে হবে আচ্ছা এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটা টেক্সট অ্যাড করে দিতে হবে তো আমরা এখন টেক্সট ক্লিয়ার যাব এখানে লিখবো হচ্ছে দাওয়াতুল হিকমা আচ্ছা এখন আমরা এটা কিছু কালার কারেকশন করব এটার কালারটা হোয়াইটই থাক তারপর হচ্ছে ফন্টটা একটু চেঞ্জ টেঞ্জ করা যেতে পারে আচ্ছা এখন আমরা এটার একটা অ্যানিমেশন দিব আর আউটার অ্যানিমেশনটা হবে ঠিক আছে মোটামুটি তো আমি এখন দেখি এটা কেমন দেখায় এখন আচ্ছা। এখন দেখেন আমাদের লেখাটা একটু পিছনে হয়ে গেছে। যে আমাদের এসে শেপ শেপস কিন্তু রেডি হয়ে থাকছে। কিন্তু আমাদের লেখা এর মাঝখানে কিছুটা গ্যাপ হয়ে গিয়েছে। মানে এক সেকেন্ড মতো পরে দেখা যাচ্ছে। তো আমরা জাস্ট লেখাটাকে একটু ধরে ড্র্যাক করে একটু সামনে দেখে নিয়ে চলে আসলাম। এখন দেখেন এটা কিন্তু স্মুথলি কাজ হচ্ছে। আচ্ছা এবার পিছনের দিকে দেখেন আমাদের শেষ চলে যাচ্ছে কিন্তু লেখা এখনো যায়নি তারপর মানে আমাদের এখানটাতেও লেখাটাকে কিছুটা আগে শেষ করে দিতে হবে এখন কিন্তু মোটামুটি ঠিকঠাক লাগছে আমার কাছে এই একটা সুন্দর একটা লোয়ার থার্ড কিন্তু তৈরি করে ফেললাম আমরা এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের আপনার মতো করে কালার কম্বিনেশন করে আপনারা ই করতে পারেন আচ্ছা যতটুকু দেখাইছি এর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা না হলে আমরা অন্য টপিকে যাবো ইনশাআল্লাহ না আমার কোনো প্রশ্ন নেই আর কারো কোনো প্রশ্ন আছে আপনারা একটা বিষয় আমি আপনাকে লোয়ার থার্ড আপনারা যেমন আপনারা দেখলেন যে খুব ইজিলি আমি করে ফেললাম মানে হয়তো আমার <laughs> দশ মিনিট কি পনেরো মিনিট লেগেছে একটা করতে তো আপনারা কিন্তু শুরুতে এতটা ইজিলি পারবেন না হ্যাঁ তো অধৈর্য হবেন না এবং আপনারা সময় নিয়ে কাজ করবেন যত সময় নিয়ে কাজ করবেন তত সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আহ, আপনারা বুঝতে পারতেছেন যে মোবাইলও কিন্তু অনেক ক্রিয়েটিভ কাজ করা যায় একটু জাস্ট মাথা খাটাইলে অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা করতে পারবেন তো এই জন্য যেটা আপনার চিন্তা শক্তিকে একটু বাড়াবেন যে কিভাবে কি করা যায় তাহলে আরো সুন্দর সুন্দর কাজ হবে ইনশাআল্লাহ তো আমাদেরকে কোনো আর লোয়ার থার্ড তৈরি করতে হবে সাইফুর রহমান ভাই আমাদের কোনো স্পিকারের কোনো লো থার্ড আছে তো আমাদের তো ইউটিউব ফেসবুক দেখাই দিলেন আপনি মানে ইউটিউব তো সেম ভাবে করা যাবে তাই না আর তো না কিছু তো লাগবে না বোধহয় না এগুলোই সাধারণত নর্মালি হ্যাঁ, হচ্ছে সোশ্যাল মিডিয়া বেসড কিছু কাজ লাগে তারপর হচ্ছে আপনার আহ, ওই যে ই হয় স্পিকার ধরেন আমাদের কোনো একটা শায়েক বক্তব্য দিচ্ছেন হুট করে একটা স্পিকার নামে একটা কথা আসলো সেখানে শায়েকের নামটা আমরা বসিয়ে দিব এরকম টাইপের জি জি অনেক সময় জি জি জি বলছেন আচ্ছা যদি আমাদের স্পিকার রিলেটেড কোনো কিছু তৈরি করতে হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এভাবেই করতে পারবো আর যদি আপনারা এখন বলেন যে আমরা সেটা দেখবো তাহলে করবো আর না হলে করবো না আমরা অন্য কোনো একই সিস্টেম হয় তাহলে বোধহয় প্রয়োজন হবে না হ্যাঁ একই সিস্টেমে সিস্টেমে করতে পারবেন আমি ঠিক যেভাবে করেছি তবে হ্যাঁ আপনারা লোয়ার থার্ড বিভিন্ন ধরনের একটু আইডিয়া দিয়ে দিই যাতে করে আপনাদের হ্যাঁ, মানে এক টাইপেরই যে কাজ করতে হবে বিষয়টা এরকম না। আমরা কিন্তু প্রথমে যে ভিডিওটা আমি দেখাইছি ওটারই সেম একটা কপি করার চেষ্টা করেছি। এই জন্য সেম ক্যাটাগরি হয়েছে। কিন্তু লোয়ার থার্ড আইডিয়া লিখে যদি আপনি সার্চ করেন লোয়ার থার্ড আইডিয়াস। আপনি যদি এখন গুগল করে দেখেন অনেক ধরনের লোয়ার থার্ড চলে আসবে। যেগুলো থেকে কিন্তু আমরা আইডিয়া নিতে পারি যে এরকম, এরকম লোয়ার থার্ড হতে পারে। আচ্ছা আমার মোবাইল স্ক্রিন বলে হয়তো আপনারা খুবই ছোট ছোট দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে কিন্তু দেখতে পারেন যে যেমন ধরেন থ্রি পিকে কয়েকটা দেওয়া রয়েছে লোয়ার থার্ড আইডিয়াস দেখেন যে কেমন লোয়ার থার্ডস দেওয়া রয়েছে এগুলো জাস্ট আপনারা ইউজ করে অ্যানিমেশন করে নিতে হবে নিজের মতো করে এই আর কি অনেক ধরনের আইডিয়াসই পেয়ে যাবেন আপনি যখন সার্চ করবেন গুগলে দেখবেন অনেক ধরনের লোয়ার থার্ড তারা ইউজ করে এবং এর মধ্য থেকে একেবারে সেম হুবহু না করে আমরা কিভাবে ক্রিয়েটিভ কোনো কিছু ব্যবহার করতে পারি ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করতে পারি সেটা একেবারে আপনার উপরে আপনি নিজের চিন্তা ভাবনার উপরে আর কি আচ্ছা অনেকে এর আগে মনে করতো যে আসলে লোয়ার ফোনে তৈরি করা অনেক টাফ। কিন্তু আমি মনে করি না। মোবাইলেও অনেক ইজিলি করা যায় এবং অনেক ক্রিয়েটিভ কাজ করা সম্ভব। জাস্ট কিছু এলিমেন্ট দিয়ে। তো আমরা অন্য টপিকে যাচ্ছি। এখন আমরা দেখব সাবটাইটেলের কিছু কাজ যেগুলো আমরা মোটামুটি একটা প্রজেক্টে দেখেছিলাম। আচ্ছা। আমরা এখানে একটা সাবটাইটেল দেখছিলাম যে এই সাবটাইটেল এখানে কিন্তু একেবারে সিম্পল একটা কাজ করা হয়েছিল যে নিচে থেকে একটা ডার্ক শেড দিয়ে দিয়েছিলাম আর তার উপরে লেখাগুলো ছিল তো আমরা এছাড়াও কিন্তু আরো অনেক কিছু ব্যবহার করতে পারি যেমন ধরেন আমি আপনাদেরকে প্রথম দিন এই ক্লাসটার সময় আমি বলেছিলাম যে টর্ন পেপার যদি লেখি তাহলে হয়তো পেপারের টুকরা কিছু ছবি পেয়ে যাব আমরা টর্ন পেপার পিএনজি লিখলাম আমি আচ্ছা আমরা এই পেপারটার একটা পিকচারটা ডাউনলোড করে নিচ্ছি পিএনজি পেপারটা আচ্ছা এখন আমাদের পিএনজিটাকে জাস্ট ইম্পোর্ট করে নিলাম আমরা এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এবং সাইজটা একটু বাড়িয়ে নিলাম যাতে করে পুরো স্ক্রিনটা কভার করে এটা শেষ আমি এখন এর উপর কি করতে পারি আমি এর উপরে একটা শ্যাডো দিয়ে দেখি কেমন দেখায় আচ্ছা পাশাপাশি এটাকে একটা টেক্সচার ইউজ করলাম আচ্ছা। এরকমই থাক। আমি এখন এই শ্যাডোটা অফ করে দিচ্ছি। শ্যাডোটা আমার কাছে ভালো লাগছে না। একটা স্ট্রোক অ্যাপ্লাই করে দেখতে পারি। হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যেটা কোন একটা ইয়ের উপরে কতটুকু কাজ করেছি আমি আমি কাজ যেটা করলাম এটার একটা নতুন টেক্সচার দিয়েছি তারপর একটা স্ট্রোক দিলাম এখন এটাকে আমি একটা পিএনজি আকারে এক্সপোর্ট করব তবে এক্সপোর্ট ইমেজে যাচ্ছি এখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি একটু হাই রেজুলেশনে নিয়ে নিলাম আচ্ছা এখন আমি যেটা করব ঠিক এখানটাতেই আমি পিআইপিতে যাচ্ছি আমার এখানে যেটা ছিল সেটা ছিল এরকম আমি অ্যাড পিআইপিতে গেলাম এখন জাস্ট এটাকে টেনে ধরে আমি একটু বড় করে দিচ্ছি আচ্ছা। আচ্ছা আপনাদের ঠিক এরকম এতটা স্ক্রিন জুড়ে দেওয়ার দরকার নেই আমরা এটা নরমালি এরকম অল্প জায়গার মধ্যে রাখবো যাতে করে ভিডিওটা মানানসই লাগে নাহলে পুরো স্ক্রিন যদি কাভার আপ করে থাকে সেটা ভালো লাগবে না দেখতে তো যখন এরকম কোন একটা টর্ন পেপার ব্যবহার করবেন বা এই জাতীয় জিনিস তখন একটু ছোট এক টাইপের মানে স্ক্রিনের মিনিমাম তিন ভাগের এক ভাগের এক অংশ মানে পুরো স্ক্রিনটাকে তিনটা অংশে স্প্লিট করলে তার এক অংশ মোটামুটি এটা কভার করবে তার বেশি দিলে সেটা খুব বেশি মানানসই লাগবে না এখন আমাকে লেখাগুলো আবার এডিট করতে হবে আমি টেক্সটে যাচ্ছি আচ্ছা এভাবে করে কিন্তু আমরা এই শেপের মধ্যে লেখাগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতে পারি তাহলে এখন যেটা হলো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পেপারের যে টুকরাগুলো এই টাইপের কোনো কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারবেন আর এখান থেকে আপনাদের আরো একটা জিনিস দেখাই দেই যে আপনারা চাইলে বিভিন্ন শেপস ব্যবহার করতে পারেন শেপস আপনি কাস্টম শেপ তৈরি করে নিতে পারেন যেমন ধরেন এটা টোটালটা আপনাকেই করতে হবে এর যদি ডিজাইনিংটা করে আমি আপনাদেরকে দেখাই জাস্ট ডিজাইনটা দেখে দেখালে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ডের কালার নিয়ে নেই তাহলে ভালো হবে বুঝতে সুবিধা হবে আর কি আচ্ছা আপনারা কি ভিডিওতে এরকম ধরনের ফ্রেম দেখেছেন কখনো মানে এখানে যে যে ব্ল্যাঙ্ক স্পেসটুকু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই স্পেসটুকুর মাঝে ভিডিও থাকে আর চারিপাশ থেকে হয়তো সেই ভিডিও রিলেটেড কোনো একটা কথা মানে বিভিন্ন শর্টসে এই টাইপের ফ্রেম ব্যবহার করা হয় তো আপনারা চাইলে এই টাইপের ফ্রেমও এইভাবে ব্যবহার করতে পারেন তো আমি জাস্ট এটা পিএলপি সেভ করে আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা এগুলো কাজে লাগাইতে পারেন জাস্ট এটা এটাতে এটা করবেন যে এর উপর জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিবেন তাহলে হবে খুব ভালো হবে যেটা পিএলপি দিবেন আমাদের কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এটার পিএলপিটা দিয়ে দিব আচ্ছা ভাই কারো কোনো কোশ্চেন্স থাকলে বলতে পারেন আপনাদের আমাদের কোর্সটা করে আপনার অনুভূতি সম্পর্কে বর্ণনা করতে পারেন বা যে কোনো কোশ্চেন্স থাকলে এখনই বলতে পারেন আপনাদের কি কোনো কিছু শেখার বাকি থাকলো কিনা সে ব্যাপারে বলতে পারেন কারো কোনো প্রশ্ন আছে না কোনো প্রশ্ন দেখছি না তো যেটা আমরা করব যে আমার কিছুদিন প্র্যাকটিস করি এবং আমি তো আগেই বললাম যে আপনারা যদি কেউ চান যে এই যে ইনশর্ট সেটা আপনারা কিনবেন সেটা আমরা ব্যবস্থা করব ইনশাল্লাহ তবে শুধু সিরিয়াস হলেই করা যাবে সেটা যদি বলেন আমি রেগুলার ব্যবহার করব আমি ভিডিও এডিটিং করব তাহলে আমরা কিনে দিব এটা অসুবিধা নেই কিন্তু শুধু বিনা কারণে সেটা করা যাবে না হ্যাঁ তো আপনার সিরিয়াসলি বলবেন এটা কিনে দেওয়া যাবে number one number two practice করবেন করে যদি মনে করেন আমার অনেকগুলো প্রশ্ন তাহলে হয়তো আলাদা একটা সেশন করলাম আমরা এখানে এসে আর যদি বলেন না ছোটখাটো প্রশ্ন তাহলে তো যে টেলিগ্রামের মাধ্যমে প্রশ্ন করা যাবে তো এভাবে করতে পারেন আপনারা তো না আমার মনে হচ্ছে কোনো প্রশ্ন নেই আছে আচ্ছা, ভাই আচ্ছা তাহলে কারো কোনো কিছু শেখার বাধা আছে কিনা বা আপনারা আর কোনো কিছু শিখতে চান কিনা যেহেতু আমাদের ক্লাসের এখনো দশ মিনিট আছে যদি কোনো কিছু শেখার মনে মনেও চায় যে এটা স্কিপ করছি আমি প্রয়োজন আজকে আমি সময় একটু বেশি দিলাম আসলে জি। ক্লাসে অ্যাটেন্ডেন্সের সংখ্যাও খুবই কম মাত্র চার পাঁচ জন আছেন। হ্যাঁ, যে ছিলাম ওরা ড্রপ করছে মনে হচ্ছে। আচ্ছা অসুবিধা নেই। তো ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক কি বলেন? আর তো কিছু দেখছি না আমি। জি ঠিক আছে সমস্যা নেই আচ্ছা। তো খান ভাই অনেক কষ্ট করেছেন আপনি আচ্ছা এই যে ক্যালিগ্রাফিটা কিভাবে ডাউনলোড করব শুধু ফটো ডাউনলোড হচ্ছে এটা একটা উত্তর দিয়ে দেন একটু ইয়াসর ভাই যে ট্যাক্সে বোধহয় চ্যাটে একটা প্রশ্ন এসেছে আচ্ছা আমি একটু চেক করতেছি আমি যে ক্যালিগ্রাফিটা ব্যবহার করেছি সেই ক্যালিগ্রাফিটার কথা বলছেন নন্দীগ্রাম মানে আপনি তো চাইলে ভয়েসে বলতে পারেন আনমিট করে বলেন না হলে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নেই যে কিভাবে আপনারা ক্যালিগ্রাফি ডাউনলোড করবেন আপনার ক্যালিগ্রাফি ডাউনলোড করার জন্য যেতে হবে গুগলে সার্চ করবেন সার্চ করবেন এটা লিখে যে Arabic, calligraphy, PhD. দেখেন অনেকগুলো ক্যালিগ্রাফি চলে এসেছে এখন পিএইচজি ট্রি নামে যে ওয়েবসাইটটা আছে এটাতে পার ডেতে একটা করে আপনি ডাউনলোড করতে পারবেন ফ্রিতে আর এটা প্রিমিয়াম ভার্সন আছে যদি সেটা কিনে নেওয়া হয় তাহলে এদের লাইফ টাইম মানে একবার one time purchase one time যদি পারচেস করে ফেলেন সারা জীবনের জন্য ওরা ওদের যত পিএনজি আছে সব ব্যবহার করতে দিবে আর আপনার পিএনজি এগ এই সব জাতীয় যে ওয়েবসাইট গুলা এগুলোতে ফ্রিতে ডাউনলোড করতে দেয় এই যে পিএনজি এগ পিএনজি উইং এইগুলা তো আপনারা যে ক্যালিগ্রাফিটা পছন্দ হবে আপনারা ঢুকবেন গিয়ে দেখবেন যে কোনটা আপনার জন্য ভালো লাগে সেটা ওখান থেকে ওয়েবসাইটের ভিতর থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে যেমন আমি যেটা ব্যবহার করেছি সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ছিল এই ক্যালিগ্রাফিটা ছিল তো এখন যদি আমি এখান থেকে দেখেন ফ্রি ডাউনলোডে ট্যাপ করি তাহলে কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের আমাদের চ্যাট বক্সে একটু কষ্ট করে টেলিগ্রামে দিয়ে দেবেন প্লিজ আচ্ছা আচ্ছা লিঙ্কটা টেলিগ্রাম গ্রুপে দিব যে তাহলে ওখানে আমার যে স্থায়ী থাকবে তাহলে আচ্ছা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিলাম আর আপনারা এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আইএমজি বিন ডট কম তো এটাতে গিয়ে কিন্তু আপনারা এরকম বিভিন্ন ধরনের পিএনজি ডাউনলোড করতে পারবেন আর এগুলোকে আপনাকে একটু সময় দিতে হবে ভাই অবশ্যই ঘাটাঘাটি করে আপনাকে বের করতে হবে যে কোথায় এরকম সুন্দর সুন্দর এলিমেন্ট আপনি পাবেন এমন না যে আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। ঠিক আছে? অনেক সময় একটা এলিমেন্ট খুঁজতে আপনার অনেক সময় লেগে যেতে পারে। তো সেটা ধৈর্য ধরে আপনাকে খুঁজে, খুঁজে বের করতে হবে। এটা একটা মানে ডিজাইন বা ভিডিও এডিটিং একটা পার্ট বলতে পারেন। যে শুধু এলিমেন্ট খুঁজে বের করা। কারণ আপনিও দেখা যাচ্ছে ডিজাইন করেন, আরো একজন ডিজাইন করে। কিন্তু আপনার ডিজাইনটা ততটা মানানসই হচ্ছে না। আরেকজন ভালো এলিমেন্ট দিয়ে কাজ করায়, তার কিন্তু ডিজাইনটা অনেক ভালো মানানসই লাগে। তো একটু সময় নিয়ে খুঁজতে হবে, এটা হচ্ছে বড় কথা। জি জাজাকুমুল্লাহ খায়রান আপনাদের সবাইকে যে অনেক ধৈর্য ধারণ করে আপনারা কোর্সটা করেছেন এবং আপনাদের কাজের কতটুকু ফিডব্যাক আপনারা আমি আসলে খুব বেশি পাইনি হয়তো ভালো ফিডব্যাক পেলে আপনাদের দু একটা সার্টিফিকেশনও দেওয়া যেত হ্যাঁ সার্টিফিকেট আমরা পরে যদি কেউ পূর্ণাঙ্গ কাজ জমা দিতে পারে তাহলে তো দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তো যতটুকু শিখেছেন আমি এটা আশা রাখবো যে আপনারা সেটা ভালো কাজে ব্যবহার করবেন এবং আপনারা দিনের স্বার্থে এটা শেখার চেষ্টা করবেন আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আহ, সর্বোপরি এটা হচ্ছে কথা যে আল্লাহ তাআলা যেন আমাকে আহ, ভালো কিছু কাজ করার তৌফিক দান করেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন এটাই তো আজকে এ পর্যন্তই আমরা রাখতে পারি ইনশাল্লাহ ঠিক আছে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته